assalamu alaikum warahmatullah ai go student ehan goror budoti onarare kisu hata hoite ai mundo elaka motai di yani shidda bhara manni wala shuda wala ukir bhara ফয়াদ ভরা নাইটি ডেলে কোয়া জানান আছে ইয়ানোর মধ্যে গো মানুষ জিন আছে ইনের গোলে লাগরে চাইলান দি এই মানুষ ইন বিগুল উনোর হাসাই হার গো মাংসা হাত তক্কর মাংসা লেয়ারে গো কি চাইলাম হালত আদাত করে চাইলাম হন্দিলা আনি মল গর দরি কি বাংলা কি বাংলা সান্না দরি মাস্টার হাসিকি মাস্টার সান্না দরিয়ারি ফত্য মানুষলে লাগরি সাইলান্দে হনুজ্ঞ মানুষ আলেক্ষিনার সবুট নে বর নগরী এই মানুষ এটা জিন আছে বেগুন কি হবর নে ওয়াই কুরকল ওয়াই বিহারি কাল শতম নব্বই দম ওয়াই বিহারি আর দশজন গরিব জিন আছে হিনে ওয়াই বিহারি নকরি করে চলে এজন দক্ষিণ নগরে আলেক্ষিনার সবুট নগরী আইজনী এৰা আলিকিনৰ চপুত গৰু দেহে নান শনিকজনৰ দাহাইত দিলে আই বাচিনে হত্যাম লেকিন আই আলিকিনৰ চপুত নগৰ ফুংগুৰি ইটাৰ সোৱাদ দিছিলি ভিৰি এৰা আছি দি এৰে অগণৰা বুজিছ মগ জিন আছে মগ কমেলাৰে গৰু দে শুনোদিন ইয়ান শুনে মগৰ বাঘিৰে মগৰ ফাইজে হেন দিলা মানি থাপি গুজি দৰাই দি দেহেন শুনোদি শুনে খবৰ মই ধৰিলেও শুন মকৰে ভুজি অয়ে মগৰ কিছু খাদ্য দিয়ে খাদ্য সিন্তু এডক নিজে হাই আৰু দক কিয়ৰে দিয়ে মগৰ ঠেমৰ দজেবা আছে সিহঁতৰে দিয়ে অনৰা খবৰত শূন্য আলেকিন দুও এর দেশক গইলে অগদরা হাইয়ে গই ইন কি ফিতরত রোহিঙ্গা কমর ফিতরত তলে এর ভিতরে জিন আছে বিগুন কি আলেকিনের নফরত গরিয়া বাংলাদেশ আসলাম আই আর আগে ফতু ফালানলতি আনিলে দানে মুসনি কি হদে হেদ্র পর্যন্ত জিদু মানে খেম্ব আছে বিগুন মেলে লাগরি সায়াম হেড বাংলাদেশের মধ্যে জিন মলয় আছে হিনে কি করে দেন হলে ইয়ানি yani hoggotasi kurutawalaila gura shoda photo মারি মহসুদ mawsutura talin defon guri video kan guri melisha soder মা মালা maribo আর ইন ফরাদ দিয়া আর কিছু টিয়া দফ ফ্যাট ফালের হাজ গরি মলয় কো দিন আছে ই নেদা আছে ফান্না ফুরি উস জামানা মদ গরর বাক্কাই ফান্না ওর ফরিয়ার বাক্কাই ফান্না হচ্ছে ফরিয়ার হানায় বাকি হালাল কি হারাম ওয়াল্লাহু আলাম হ্যান হই না জানি মলয় কল বেগুন কি গরে রহন ফ্যাট ফালি বলা গুলাকিতের বাসা বাইন হন একটা মাদ্রাসা বানাইয়ে হ্যাঁ বিডিবি অন্য তোয়াঙ্গ দেশে মালামারের টিয়া হার ফেডর ফিকিরে গিয়ে গই জিনা একলা দুগলা সান্না হজ্জিদে হুয়াইনে কল নাই নাই তারা কি করে সরি করে আর যে মাইয়া হইন আছে হিন সৌরি নিয়ালাই দিয়ে গো হওয়া আলেকিনা নিয়ালানো দে মাইয়া হইনকে সৌরি নিয়ালাই দিয়ে বাংলাদেশ সময় আছে ইনার দিলার হালাত জানাই দিয়া বা তো হুদন গুজরাতে ও বর্ডার গুজরাট বা এনেকুল বাংলাদেশর বিয়াগুন আলেকিনার সপোর্ট করে সপোর্ট এটা যে নাকি ক্ষমতা আছে মানুষ ইনে অগ্য বহু দিন আনার দলে পনেরো দিন ডুলবাই যা খেস সারে দিয়ে আরে ইনে বলে আলেকিন সপোর্ট করে দেয় মগত তুই গেলে মগর ঠেমা ডলা এন থানা আছে হইলে মখদিন গরিব মুসলমানের তারা গরিব তারা হার গরিফে একটি একটি হইলে কি করে ফেলায় তারা ঠেমা ডরে ঠিয়া দিই এই এ আলেকি নিয়ে জিন সালিশলা আছে হনে সালিশলা কত সালিশ জন পর্যন্ত আলেকিনোর ঠিয়ানো দি তারা তো আলেকিন আল্লাহ ফুরিব কি আল্লাহ ইম বেগারিতি কম হতো নিয়ে ফুরিব কি আল্লাহ এখন চ আলেকিন দোয়া গলে নাকি অজ্ঞ দ্বারা হাই গিয়ে বলে হনদিন ফুল ননে মগরটা মটর দ্বারা হাই দেয় না নৌ ফুলাই আর খানা জামিনের মন্ডু এলাকা মহ জিন আছে ইনেরও হইতে আই আই এটা এখন গরনের ভিতরে অথবাদে আর গর মানুষ গরনবুতরা আল্লাহর খসমাই হইতে আর গরনর আর মানুষ গরনবুতরা আছে বানায় জন্য ইনর হইতে আয়া গ্রিন গরণ উত্তর আলেক্ষিনর সবুর নগর বা জিরু কোন আস তোমারা দশজনে দশ লাখ বাংলাদেশে আছে দে হিনল্লা নবাফত হেতল্লা আই আঠিয়ালয় আলহামদুলিল্লাহ আই প্রিয় গোয়া কিসমান সুরামি কবা ডান্ডা আছে কৰি মই আলেকিম বাদ্দাতরে আলে আলেকিম বাদ্দাতারা দুনি আৰখানৰ জমিনত এহল্লতি যেহন টাইমত গো গুলির আওয়াজ পাই দিলে তারার মুন্ডু মই আছে দে বাই হামাকা কি ফায়ার কৰি দিবেলিম মুন্ডু গুঁড়া আর কি ফানা কৰি করে দিবেলিম kellohrane tuwaraddol koom hinnolagir aan mosdikomodi ziineniki beeshorikkanada allahyiki hoye ictasimu billahi jamian আল্লাহর একখান মদত আছে হরে এত্তেফাক মদি আল্লাহর রসির বিগুলো দর আল্লাহর মদত আছে দে এত্তেফাক মদে আছে দে আর ন বুঝাই মারা আলি কিনার হেলাপ জিং গুজরে হিনার বুঝাইবার ঠাইম ফুরে যাই গই অহন হিতার আর হন কিসিমর কিনা বুঝাইম ইয়ান গর ওয়ান গরি হ্যাঁ বুঝাইবার ঠাই নাই আল্লাহর হঠাৎ বুঝি পারিবা লা এই কেরোহাফি দিন আল্লাহ হদ বালাজুরি দিন কবুল নবরাই ইয়াই বালাজুরি আলে কেন বানাইও ওমাই দেখের ওইল্লা উলুল আল বাব সামজানে সে ওহি সমস্তি হ্যাঁ জিঙ্কো অকল হ্যাঁ এ মংডুয়ে লেখাম যে মানুষ আস আর আবাসর আমার ফলো উল্ল কর হন অসুবিধা নাই নো প্রবলেম নট ওয়ারি তোমার হন অসুবিধা নাই আর ফলো উল্ল কর ওল্লা বিল্লা থাল্লাহাই হইদি তোমারা এড়ি দিনে আলেকিনের সপোর্ট নগর দইলে নেবর তোমার আর খানো জমিনাত আয় একজনে তাই তো দিম দি একজনে একজনে তোমার ফায়ার করে দিম আলিকিলিম বাদ তারার বানায় গু গুলির বাচ্চা নিয়ে সাইড দিম আয় হনিকল শেয়ার করি হনিকর মদল লই ডান্ডা জুড়াই দিল না আর হামারিলে আয় মেহেন লই আইগো ডান্ডা জুড়াই হেবা ফায়ার করি বললা আর কানত আই যাই গই দিয়ে আই দূরাছিলাম আর কানত দূরাছিলাম লেকিন আর কানত গলি দিয়ে আর খেলা ফ্যামিলি এটা আছে আর গর আছে আর ফ্যামিলি এখন দুটালা গরম মতো আছে আরামসে তারার হই দিয়ে হাইল হাইল মা বাপ হাইল আই লো মাথায় তুলে দিম এড়ে অগ্য কম অত্যন্ত ফিকে না দেখি আলে কিনার হতা হতো হনগ কমে ও হইলার বা আজিকাল খেন বেগারে তোলা কম সন্দিলে বেগারে তোলা কম জিন হাজগুড়ি করে বাংলাদেশ গিয়ে গই সি ইয়ার হালততে চাইলাম অনারা ইয়ার কিনের হবলাইলাম জানি অনারা বুঝি পাইছে হঠাৎ জিনা আলে কিনার সপোর্ট করে দেবাই নাচ আর হুদুন আকাং গুড়া মিকে হতা হয় না বেদেশের মধ্যে আছে দননি বেদেশের মধ্যে জিনে নাকি সপোর্ট করো একজন অগ্য টিয়া তুলো না এওঁ সদন নিয়া এক একঠিয়া একঠিয়া তুলিল সঠিয়া হ'ব মেলেছিয়াই কিনে মেলেছিয়াত তোলো আৰু বাংলাদেশত কিনে বাংলাদেশত তোলো অব আজিকালি এসতাই ইনি আগে হাজাৰ বাৰ হোৱা যায় নে এখন সতাই ইনৰ গা নফুৰণ নে ঠিয়া দলা কৰো কবা ইয়াৰ নকৰো বা সেয়া আৰু খবৰ নাই এখন ঠাই মাই গিদি সিহঁত মগৰীহঁত ইয়ে বিনা নাস্তা কৰিলে নহ'ব মগৰীহঁত ইয়ে মগৰীহঁত ঠাই মই সিং কৰা ফুৰি সিং কৰি বুজিছেনে সাজগুৰি আই মংডোৱে লেখা মই যি মানুহ আছ ইনৰে আঁতৰ হোৱাজাত দেখিবলৈ হ'লে অনাৰা হানা পিনা খাইলে ফল আলি কিম্বাদাৰ আৱাজ শূন্য ফায়াৰ কৰি দিলি মণ্ডোৱে লেখা মতে লৌমাহ নাচাই শুনদে ইয়ান আই ৱাদা কৰি দি মণ্ডোৱালা বিগুণ লৈ আই মণ্ডোৰ ফুৱা ফাৰাৰ নাম জিন হৈ সিহঁতে শুনাই পাৰাৰ আই বুজনে অনাৰা হাইলে আৰে সুন্দৰ কৰি আৰে বুচা ভেড়া বান্ধিলে বান এন্থল মৰিয়া বনগৈ এম বেগাৰিতা জিন্দগী সি নগজ্য মরা ফুরিব দনে বেগুলো নতুন আল্লাহ মুসলমান হই দিন ওরে বানাই ইমি খেলা বানাই ইমি খেলা হয়ে থাক খলমাওয়ালা জিন আছে হিন বেহেতরে হই দে পরা বেগুলো ইমি কই গেলা তাই গ ইমি কইলে ইমি কাতাগি বাদরি মত পর্যন্ত বুঝছো না আর হঠাৎ তুন গলত দলে আর মাগ করে দিবে সই দলে আর হঠাৎ শেয়ার করে দিবা মন্ডুওয়ালা মানুষ তো হনায় গানা গুছি থাইলে হিন হাই দাই লইতে হবা আই হতা হৈ দি আন আৰু আদা ইনশাল্লাহ আল্লাহ আন নমৰি ৰাখি দিলে আই ফুৰা কৰিও মণ্ডুৱালাৰ এবাৰ খাইতে নদিওঁ লওঁ মান নেবৰ খাইলে গম মাৰব এনে ক'লে বা গুলোন খাইলে ঠাইতে নাই দিওঁ আই আছিলে দাণ্ডা ওলালে আই একজনে খাফি মণ্ড ওলাল্লা ওল্লা আহিলে আজিং কৰি মই ইনশ্বাল তোমাৰ লোমা ঠাইতে নিম এনতলা কিন্তু চবুট কৰে এখন লোতে ইনভাইট কৰ আইব দিন আৰু ৱাল একান হ'বা দি থৈ বাদে তোমাৰে কি কৰ হেড কৰ আই হেড আলি কিম সন হাতে আছে আহিলা আলি কিম বুলি বেগ বোলে হেডৰ ভাৰ ঠিক তল হেড কৰ দে হেড আহি মেলি তোমাৰ আৰু ইনশ্বাল্লাহ এনতাজাৰ কৰ আইন খেৰিব এনতাজাৰে কিনো দিৰিণ ন সায়বানা রোজা মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে ঈদের এন্তজার করিবা সেই তেরক করি বলি বুঝছো তার এন্তজারিবা হাইদালিও বা ইন্দ্র সদ্যে আর আর হতায়ান বয়স ই মন্ডুয়ালার হেড হনিক কেন বানা হসা দিবা দি হে দূরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত